জনগণ কি বলছি আমি তো এক্সপ্লেনেশন শুনতে আসি না এখানে আমার যা যা প্রয়োজন জনগণের সার্ভিস দেওয়ার জন্য টাকা পয়সা সব আমি দিতেছি তাহলে তার কষ্ট করবে কেন তারা তোমার কাছে এক্সপ্লেনেশন শুনবো না তোমার তোমার দায়িত্ব এটা একজনে পাইজা হয়ে যায় আমাদের দুইটা তিনটা চার দুই এবার ঢুকাইটা ঢুকাইলে অনেক লোকটা দেখেন এখন তো এখন নাই এখন তো নাই বিচার নেই হ্যাঁ, একই টাকা আটটার সময় হয় অন্য কথা তো হয় কে জানিস এই কিন্তু হ্যাঁ, নেওয়ার নাই আটটার সময় রয়েছি তাহলে আটটার সময় লাগাবো

లేదు కదా সমস্যা আছে কোনো

হ্যাঁ, এই সাতটার এই যে সাতটার সময় এই যে আমরা আরে ভাই ভাইয়া এটা আমাদের করে একজন সেটা তোমরা বলবা আমি না বেশ দশজনের দেবো তোমাদের তো আর কিছু হবে না ভাইদের তো দেবে আমার আমরা জোশী মেয়েদের বলছিলাম আমার একশো চল্লিশ জন দেওয়া হয়েছিল একশো চল্লিশ জন বলেন বলেন

কিন্তু এক্সপ্লেনেশন শুনতে আসিনি এখানে আমার যা যা প্রয়োজন জনগণের সার্ভিস দেওয়ার জন্য টাকা পয়সা সব আমি দিতে তাহলে তার কষ্ট করবে কেন তারা তোমার কাছে এক্সপ্লেনেশন শুনবো না তুমি তোমার তোমার দায়িত্ব এটা তোমার দায়িত্ব মানে কেন দেবে তোমার দায়িত্ব দেশে কেন দায়িত্ব দেশে কেন অর্থ নেই ঠিক আছে

জন্য আগে দুইটা মতো কেন্দ্র ছিল এখন সে চল্লিশটা কেন্দ্র করছে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু ওয়ার্ডে কেন্দ্র করছে এবং মহিলাদের জন্য কিন্তু আছে অনেক আছে যারা তারা কিন্তু এইসব তাদের জন্য সরকারি সেখানে কিন্তু মহিলা কলেজ দ্বারা একটা মহিলা একটা সকালে তো যখন তারা আসছে সাত আটজন আর আগে দুইশো দুইশো লোকের আসা ছটার সময় থাকে আমরা কার্যক্রম সাড়ে আটটা থেকে শুরু করি সেক্ষেত্রে আমরা তো অফিসে কার্যক্রমগুলো ওগুলো আমরা সম্পন্ন করতে অফিসে না মানে তারা কি আমার শিখাও বেটা কি আমার বুঝলাম না সেটা না আমি কথা দিতে লোকগুলো সিগনাল করে দিতে আমরা নিতে আসি এখন এই তারা যখন আসছে তখন সাতজন দাঁড়িয়ে গেছিল লাইনে আমাদের ভিতরে কাগজ না বলে দুইশো ওটা সকালবেলা আসছে তারা ওদের ভাই তখন আমি লোকজনের জমা দিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটা খোলা দিয়ে খোলা আমরা বিশ জন করে ডাক্তার আমরা বিশ জন

লাইন অনেক দূর পর্যন্ত লাইন লাইন আমি সম্পদ লেখক লেখক এখানে পুরা পুরো এই চেঞ্জ করে দাও সিস্টেম চেঞ্জ করে দাও আচ্ছা, কথা বললে বলতে না মনে করে ফাইল চেঞ্জ করি আমরা তো সাতটার সময় আমাদের তো দাঁড়াই গেছে কামি তুলে ওদেরকে মারতে চাই সাতটার সময় যে আসিল সাতজন সেই সাতজন নিয়ে আসছে এত খুব মনে ঢুকেছিলাম আমরা তো জানি না তারপর আপনাদের যতটুকু লোক আগে দিয়ে করে নিয়েছেন আপনারা আপনারা ক্লিনিকে কাগজ জমা নাই কেন না না না না না না আমাদের ক্লিনিকে কাগজ জমা নাই এখানে তো সিদ্ধান্ত হবে আস্তে আস্তে সকালবেলা আসতে নেই এই কাগজগুলো আমাদের বলা যেতে এরা নাকি সকালবেলা আসে গতকাল সেই কাগজ সবাই তোমরা সেই কাগজ নেবা কেন এই লোকগুলি তারাই আছে তোমাদের দায়িত্ব দিচ্ছে কে কাজটা কার আমার তোমাদের দায়িত্ব দিচ্ছে কি আমি তোমরা তো এটা দেখো তোমরা তারা কি বললো এটা তো বিষয় না কিন্তু তো আমরা কাজ করি কি এই কাজগুলো দিয়ে মানে আপনি বলে গেছেন কাজ যদি আপনি যেরকম বলবেন সেরকম এই ভিতরে ঢুকে বাইর এই গরমের মধ্যে তারা এসে মহিলা মহিলাদের পুরুষরা আবার গাঞ্জাম করে এই জন্য তো মহিলাদের দিয়ে মহিলাদের এসে দেখি এসে দেখি হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান সিরিয়াল সিরিয়াল মেন্টেন করে আসেন

আমার সিস্টার তখন চায় তখন অসুস্থ কালকে বললে জ্বর আচ্ছা, আচ্ছা, সকাল থেকেই আছে সকাল থেকেই আছে ভাই ঠান্ডা থাকে গরম ভাই আপনাদের দুই তিন দিনের আচ্ছা, কিন্তু আপনাদের হ্যাঁ, আচ্ছা, এখন হ্যাঁ, হ্যাঁ, সাতটার সময় লোক এসে দাঁড়ায় থাকে মহিলারা দাঁড়ায় গেছে ভিতরে না না আগে বলে মিত্রে বলে এখানে দোষী আর লোক পাইলে না দোষীর নেতা সেখানে জেগে হ্যাঁ বুঝি না আরে বুদ্ধি শুনিয়ে দিতেছে কথাটা বুদ্ধি শুনিয়ে এর মধ্যে দিয়ে দিও বেশি বয়স্ক ওনাকে তো আগে দিয়ে দিও অবশ্যই সময় আসছি কটা আসছেন আপনি কটা আপনার ভিতরে যাই বসেন সিরিয়ালে যেন যায় যে সিরিয়ালে সিরিয়ালে

টাকা খরচা করি আপনাকে এই জায়গায় কেন্দ্র দিচ্ছি আমি পঁয়ত্রিশটা কেন্দ্র করছি আমি আপনাকে না হবে না সব চেঞ্জ হ্যাঁ, একটা টিকার লোকজন এই গেট দিয়ে ঢোকে না আর আপনাদের ওইখানে না না এখান থেকে কোনো টিকার লোক ঢুকবে না টিকার লোক এই গেট থেকে এইভাবেই লাইন করে দর্শন করে কাগজ নেবে দর্শন ঢুকবে আমার ওটা আচ্ছা,

আমি সমস্যা নেই তোমরা হাত ডাক দিলেই তো আমি এসে দাঁড়াই এই পাশে ঢোকে ওই ইয়ে, চক্ষু চলে আপনারা এটা এটা কোন এটা কথা কাকু কি করলি আমরা আসলে করি নাই করে কেউ বললো না আমি কেউ এই